আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে উচ্চশিক্ষার সার্টিফিকেট লাভের আশায় জালিয়াতির আশ্রয় নিয়েছেন এমপি তামান্না নুসরাত বুবলি এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন উচ্চশিক্ষার সার্টিফিকেট লাভের আশায় প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছেন নরসিংদীতে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের এমপি ও প্রয়াত পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলি তার বিয়ে পরীক্ষার পরপর আটটি বিষয়ে প্রক্সি দিয়েছেন অন্য শিক্ষার্থীরা গতকাল শুক্রবার শেষে পরীক্ষা দিতে গিয়ে হলে হাতে নাতে ধরা পড়েছেন এক শিক্ষার্থী এ ঘটনায় এমপি তামান্না নুসরাত ববলিকে বিয়ে পরীক্ষা থেকে বহিষ্কার করেছে কলেজের কর্তৃপক্ষ একই সঙ্গে জালিয়াতির বিষয়টি অনুসন্ধানে কলেজের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এমপি বুবলির এই জালিয়াতির খবরে এলাকায় নিন্দা ও সমালোচনার ঝড় বইছে স্থানীয় সূত্রে জানা যায় নরসিংদী ও গাজীপুর আসনের সংরক্ষিত নারী আসনের এমপি তামানা নুসরাত বুবলি তিনি নরসিংদী পৌরসভার প্রয়াত মেয়র ও সাবেক শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের স্ত্রী তার দেবর কামরুজ্জামান কামরুল নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি অপর দেবর শামীম নেওয়াজ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পুরো পরিবারই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী বুবলি এইসিসি পাস উচ্চশিক্ষার সার্টিফিকেট লাভের আশায় তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাউবি তিন বছর মেয়াদি ব্যাচেলর অব আর্টস বিএ প্রোগ্রামে ভর্তি হন এ পর্যন্ত চারটি সেমিস্টারে তেরোটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অভিযোগ রয়েছে তেরোটি পরীক্ষার একটিতেও সশরীরে তিনি অংশ নেননি তার পক্ষে এক এক সময় এক একজন অংশ নিয়েছে আর এমপির প্রক্সি পরীক্ষার্থীকে সুবিধা দিতে পরীক্ষার কেন্দ্র সহ হল পাহারায় থাকতেন এমপির লোকজন তাই ভয়ে ছাত্র শিক্ষক কেউ মুখ খুলতে পারেননি সর্বশেষ গতকাল শুক্রবার পরীক্ষা দিতে এসে হাতে নাতে ধরা পড়েছেন এক শিক্ষার্থী প্রক্সি শিক্ষার্থী এশা নিজেকে তামান্না নুসরাত বুবলি বলে দাবি করেন তবে তার ছবি সংবলিত প্রবেশপত্রে দেখাতে পারেননি এমপি বুবলির পরীক্ষা কিভাবে দিচ্ছেন তা জানতে চাইলে তার কোনো সঠিক জবাব দিতে পারেননি এশা প্রক্সি পরীক্ষায় অংশ নেওয়া একজন শিক্ষার্থীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার বিধান থাকলেও এর কিছুই করেননি পরীক্ষা নিয়ন্ত্রক অনেকটা ভিড় দর্পি হল থেকে বেরিয়ে যান ওই পরীক্ষার্থী নরসিংদী সরকারি কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর শফিকুল ইসলাম বলেন শিক্ষার্থীর ছবি সংবলিত প্রবেশপত্রে ছিল না প্রবেশপত্র নাকি হারিয়ে গেছে তবে থানায় জিডির কপি নিয়ে পরীক্ষার হলে পরীক্ষায় অংশ নিতে আসছেন তাই আমরা চিনতে পারিনি বিষয়টি জানার পর প্রক্সি পরীক্ষার্থী এশাকে আটক করতে চেয়েছিলাম কিন্তু দায়িত্ব ছিলেন একজন পুলিশ সদস্য তাই কথা বলার ফাঁকে সে দৌড়ে পালিয়ে যায় তবে পরে অনেক পুলিশ সদস্যই কলেজে এসেছেন এই বিষয়ে কথা বলতে এমপি তামান্না নুসরাত বুবলির মুঠোফোনে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায় তিনি ঢাকায় এমপি হস্টেলে রয়েছেন বলে জানিয়েছেন তার এক ঘনিষ্ঠ আত্মীয় এদিকে নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ বলেন জালিয়াতির মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়া এমপি তামান্না নুসরাত বুবলির সকল পরীক্ষা বাতিল করা হয়েছে তাকে পরীক্ষা থেকেও বহিষ্কার করা হয়েছে একই সঙ্গে জালিয়াতির বিষয়টি অনুসন্ধানে কলেজের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ